আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে আজকে কিরে আলোচনা করব তো আপনার ফোন যদি কাউকে দিয়ে থাকেন বা ধরুন কিছুক্ষণের জন্য সে ইউজ করবে আপনি চাইলে আপনার ফোনে একটা সেটিংস অন করে দিতে পারেন তার মাধ্যমে সে কোথাও কল দিতে পারবে না আপনার ফোন দিয়ে বা কোনো রকম যে কোনো যাই কারো মোবাইল আপনি এটা জানা থাকলে আপনি করে দিতে পারবেন মানে শেয়ার কাউকে কল দিতে পারবে না তো চলুন সেটা কিভাবে অ্যানাবল করা যায় দেখি প্রথমে ডায়াল প্যাড ওপেন করতে হবে সকালের ফোন সকালের ফোনে ডায়াল প্যাডে গিয়ে এখানে আপনাকে লিখতে হবে থ্রি ওকে তো ডায়াল করতে হবে দেখুন এখানে লেখা আছে outgoing calling ID service was enabled হ্যাঁ তো এটা এনাবল হয়ে গেছে মানে এখন কাজ করবে তো এখন যদি আপনি ফোনটা আপনার ফ্রেন্ড বা যা কাউকে দেন তারা যদি কোথাও কল দিতে চায় তাহলে পারবে না ওকে তো ধরুন আপনার কাজ শেষ বন্ধুদের কাছ থেকে নিয়ে আসে এখন তো আপনাকে কল দিতে হবে অবশ্যই তার জন্য এখন আবার ডায়াল পেন ওপেন করতে হবে ডায়াল প্যাড ওপেন করার পরে এখন টাইপ করতে হবে থ্রি ওয়ান আবার দিয়ে আবার ডায়াল করতে হবে দেখুন outgoing call ID service has been disabled বুঝলেন মানে এখন যেমন ছিল ফোনটা তেমন হয়ে গেছে এখন কোনো সমস্যা নাই এখন আপনি ইজিলি ইউজ করতে পারবেন তো ওইটা আপনার যখন প্রয়োজন পড়বে আপনি এটা করে দিবেন এটা খুব দারুণ একটি ট্রিক্স আশা করি আপনাদের ভালো লেগেছে তো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন সকলে যেন জেনে যায় সবাই যেন ইউজ করতে পারে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ ফ্রেন্ডস শেষ পর্যন্ত এতগুলো সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম